আমার জন্ম খুব দরিদ্র পরিবারে ছোটবেলায় রেল কোচে চা বিক্রি করতাম জীবিকা নির্বাহের জন্য আমার মা বাসনপত্র ধুয়ে দিতেন এবং অন্যের বাড়িতে স্বল্প পরিশ্রমের কাজ করতেন দারিদ্র আমি খুব কাছ থেকে দেখেছি আমি দারিদ্রে জীবন কাটিয়েছি ছোটবেলায় আমার পুরুষ শৈশব